শুন আমরা হাদিস থেকে এ বিষয়ে আমরা জেনে নিই হজরত সালমান রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাহ আলহিহসাল্লাম বলেন ইন্না রব্বাকুম হাইয়ুন করিম নিশ্চয়ই আল্লাহ তালা তিনি লজ্জাশীল এবং দানকারী ইয়াস্তাহি মিন আবদিহি ইদা রফা ইয়াদাইহি যখন আল্লাহ তালার কোনো বান্দা তার দরবারে প্রার্থনা করার জন্য হাত উত্তোলন করে হাত উঠায় তখন আল্লাহ তালা লজ্জাবোধ করেন আই ইউরদ্দাহুমা সিফর রওয়াহ তিরমিদি সেই হাতগুলোকে খালি ফিরিয়ে দিতে তিনি লজ্জা বোধ করেন অর্থাৎ আল্লাহ তালা হচ্ছেন মহান দাতা তিনি ওয়াহাব তিনি মুজিব তিনি মুজিব আসা ইলিম তিনি সকল প্রার্থনাকারীদের প্রার্থনা তিনি পূরণ করে থাকেন যারা আল্লাহকে মানে না এবং যারা মানে সবার অভাব প্রয়োজন আল্লাহ তালে মিটিয়ে দিয়ে থাকেন এবং আমরা বিপদে আপদে আল্লাহ তালার শরণাপন্ন হই এবং তাকেই ডাকি এক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলছেন যে নিশ্চয়ই তোমাদের রব তোমাদের মালিক তোমাদের প্রভু লজ্জাশীল এবং দানকারী কোনো বান্দা যদি তার দরবারে হাত উঠায় সে কিছু চায় সে যা চায় তা না দেওয়া আল্লাহ তালার জন্য লজ্জার কারণ অপমানের কারণ পার্থিব জীবন আমরা দেখুন আপনি যখন কোনো সম্ভ্রান্ত মর্যাদাবান কোনো ধনী ব্যক্তির কাছে যান সামান্য কিছু চান তার কাছে সে যদি এটা না দেয় এটা তার জন্য লজ্জার আপনার জন্য না আর বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তালার আল্লাহ তালার ধন সম্পদ তার রাজত্বের কোনো কুল কিনারা নেই সেক্ষেত্রে বান্দার চাহিদা তো খুবই কম এজন্য আল্লাহ তালা লজ্জা বোধ করেন অন্য হাদিসে এসেছে আবু হুরাই রদি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ডাকো পূর্ণ ইয়াকিন নিয়ে দোয়া কবুলের নিশ্চিত বিশ্বাস নিয়ে ডাকো অর্থাৎ এমন যেন না হয় যে আমি ডাকছি আমি কোথায় আছি আল্লাহ কোথায় আছে আমার কথাকে আল্লাহ তারা শুনছে শুনবে কিভাবে এ ধরনের ক্ষুদ্র চিন্তা ভাবনা এ ধরনের একেবারে মুনাফিকি চিন্তা ভাবনা অথবা সামান্য চিন্তা ভাবনার কারণে অনেকে এরকম দোয়ার মধ্যে এভাবে এরকম এরকম এরকম করে ডানে বামে তাকায় রসুল বলছেন উদৌল্লাহ তোমরা আল্লাহকে ডাকো ও আন্তুম মৌকিনু নাবিল ইজাবাহ দোয়া কবুলের নিশ্চিত প্রত্যাশা নিয়ে ডাকো ওয়াহলামু জেনে রাখো আন্নাল্লাহ আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন না মিন কলবিন গিন লাহিন রওয়াহ তিরমিজি যে ব্যক্তি অন্তর দিয়ে মোনাজাতের প্রতি খেয়াল রাখে না অমনোযোগী গাফেল বেখবর ওই সমস্ত প্রার্থনাকারীদের প্রার্থনা আল্লাহ তালা কবুল করেন না এজন্য আমরা যখনই মোনাজাত করব। এটা সম্মিলিত মোনাজাত হোক একা হোক প্রকাশ্যে হোক গোপনে হোক হাত উঠিয়ে হোক হাত না উঠিয়ে হোক যখনই আল্লাহ তালার কাছে আমরা ডাকবো নিশ্চিত বিশ্বাস নিয়ে ডাকবো যে তিনি আমার কাছেই আছেন কারণ কোরআন করিম আল্লাহ তালা বলছেন ওহুয়া মা এই নামা কুন্তুম তোমরা যেখানে আমিও সেখানে ওয়ানাহনু আকরব ইলাইহিমিন হাবলিল ওরিদ তোমাদের ঘাড়ের যে মোটা রগ এই রগ তোমাদের যতটুকু কাছে আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে সুতরাং আল্লাহ তালা যেহেতু নিজেই বলে দিয়েছেন আমি তোমাদের খুব কাছে আছি একেবারে করিব আল্লাহ তালা আমি তো একেবারে নিকটবর্তী এজন্য আমরা যখনই দোয়া করব যেখানেই দোয়া করব নিশ্চিত বিশ্বাস নিয়েই দোয়া করবো যে আল্লাহ তালা আমার দোয়া অবশ্যই শুনছেন